ওরে হোক না বন্ধু সাদা কালা বন্ধু মর নেরালো রে ওরে রূপ দেখি হয় প্রীতি কুন পাগলে বলে রে হুকনা বন্ধু সাদা কালা baş চাই না আমি জমিদার